তুমি ঠিক মতো দেখাতে একটা ডিম খাই তখন পয়সা নাই নি করো কোয়েল আছে নি মশাই কামড়াই নি করো অনেক মা রাস্তায় রাস্তায় ঘুররা আমার মা নাই ওই আর হুরুতা মুরুতা বুলা হ্যাঁ, আপনার স্বামী নাই ও রাস্তায় রাস্তায় কত ফাইন আমার দোকান জি পঞ্চাশ টাকা

আচ্ছা আচ্ছা কোন দিবার বইটা পাই না ইলা শুদ্ধ দেখাইতে আচ্ছা আপকো আমার লগে আইন আমার লগে লাগে আমি আইছি আপকো दुकान को किता किता মানে আপনার খরচ কিতা কিতা লাগবো তাহলে খালি পোকা ডিম লাগবো লুডুস হ্যাঁ কিতা বলছেন দুধর মশা দুধ ডিম দুইটা আপনি সাইড আলি লবকা ডিম দেশি ডিম নি বাংলাদেশ লাল ডিম মুরগির ডিম পালা নিলাল ওই আচ্ছা। আচ্ছা, আচ্ছা, চাউল আছে নি করো চাউল দিন ডাইল আছে নি ডাইল আলু আছে নি আলু দিন তেল আছে নি করো তেল তেল এটা তেল দিলে এবার দুই লিটারে মরিচ হলুদ লবণ ইটা আছে নি হলুদ দিবা প্যাকেট লবণ হলুদ মরিচ আর কিটা সাবান আছে নি করো গুসলর এখান খাবার তো আর সাবান আর এখান কোথায় সাবান দিলে আর কিছু লাগবো মনে করো কা হ্যাঁ কোয়েল আসেনি মশাই আমরা এনি করো কোয়েল দিলেন জানি আপো চা পাতা আসেনি চা যে খাইতা চা পাতা আসেনি চা পাতা দেন জানি আর চিনি চিনি আসেনি চিনিও দিলেন হ্যাঁ কোথায় একটা লোক আসসালামু আলাইকুম দর্শক সকল একটা কথা কই আমি যে ভিডিও করছি আসলে মাত্র আল্লাহ দেখরা সেটা দেখাইবার লাগি না জাস্ট একটা জিনিস কইবার লাগি যে ইচ্ছা শক্তি থাকলে এবং মন মানসিকতা থাকলে অনেক কিছু ভাড়া যায় আপনার প্যাকেটও কম টেকা থাকলেও এভাবে অনেক মা রাস্তায় রাস্তায় ঘুরা ফ্যামিলির লাগে সন্তানের লাগে এবং নিজের পেটও বাদ দেওয়ার লাগে কিন্তু হয়তো পরিস্থিতি আর তারার এই অবস্থা করছে আপনারা যারা পয়সার মালিক টেকা পয়সার মালিক কম টেকা হইলেও আপনারা গরিবকলোর পাশে দাঁড়াইবা আমার মা নাই আমি আমার আম্মা থাকলে হয়তো এভাবে আম্মার লোকে খেদমত করলাম মনে আম্মারে কিন্তু আমার লাই দোয়া মাথা দেয় দোকা দোয়া করবা হ্যাঁ খুশি তো আপনারা সবাই বালা তাকবার এভাবে নিজ অবস্থান থাকি মাঞ্চর পাশে দাঁড়াইবা মাঞ্চরে হেল্প করবা সালাম আলাইকুম কি ভাই কই বেটা তুমি ঠিক মতো দেখা নিয়ে বসে হ্যাঁ